ওই যে আমাদের পাগলা সোদা আসতেছে দেখো দেখুন আমাদের পাগলা সোদা সত্যি পাগলা সোদা হ্যাঁ জানো রাতে বেলা কি করে ও কি করছি রে কি করি আমি হাত দিয়ে আমি ঘুমাই তাই হ্যাঁ গরম লাগাছে রে কঠিন गजब बेचती है